হ্যালো ভিউয়ার্স স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ফ্রি করে দেওয়া হলো ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন যে কোনো প্রয়োজনে অল্প টাকায় যদি কোনো কিছু সংগ্রহ করতে চান স্ক্রিনে নম্বরে কল দিতে পারেন